Hi, Prem. Please. Bye. Hi, Prue. Matra, Matra. Naam da hai, cool bhai na. গরিব সদা আমি কি খাতে গালি দিয়েছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে বসেন বসেন kancil pula, udah zaman mancir pula. Go! Kada baba, purba baba, kagiri baba, putsin baba, kella baba, patam, kate baba, pancho, parano baba, megaloid, kalala baba, kalpan, shalali baba, তোরা ভালোবাসা দে ফিরাইয়া দে এই ছেলেকে কি দিবে এই বিয়ের আগে একটা মেয়ের কাছে তুমিও পাইছো আমিও পাইছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ঢুকছো বাবা কি চলবে ইয়াবা চলবে ইয়াবা ট্যাবলেট চলবো টেন্ডি চলবো চলবো বলা বাবা Mixed by DJ উপজেলা বাস স্ট্যান্ড সিরাজদিখান মুন্সিগঞ্জ